হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আমরা কথা বলবো কিছু বোকাচোরা ইউটিউবারদের নিয়ে যারা কিনা টাকার জন্য কিছু ফেক ডায়মন্ড অ্যাপসগুলোকে প্রমোট করে থাকে আজ এই ভিডিও দেখলে বুঝতে পারবে যে কেন এই ফেক ডায়মন্ড অ্যাপসগুলোতে এত মিলিয়ন মিলিয়ন ডাউনলোড থাকে কেনই বা এত এত রেটিং থাকে তাহলে বেশি কথা না বাড়িয়ে ছোট্ট একটা ইন্ট্রো দিয়েছিল মেন ভিডিওতে শুরু করা দেখছো নি ভিডিওর শুরুতে কি দিছে সে নিজেই অ্যাপসগুলো ব্যবহার করতে বলে আবার বলে যদি অ্যাপসে যদি কারোর ক্ষতি হয় তাহলে সে দায়ী না সেই অ্যাপ থেকে তিন হাজার ডায়মন্ড তোমরা ফ্রি ফায়ারের জন্য উইথড্র করতে পারবে ডাইরেক্টলি অরিজিনাল ডায়মন্ড তোমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টে পাঠাতে পারবে আচ্ছা দেখি ভাই অ্যাপসটা কি বন্ধুরা দেখতে পারছো আমাদের অ্যাপ্লিকেশনটা কি কন ভাই এই অ্যাপসটা তো আমিও নামাইছি দশ দিন ইউজ করার পর দেখছেন ভাই আমার ডায়মন্ড আছে মাত্র এক হাজার বিশটা Oh my god! Wow! সত্যি বলতে অ্যাপসটা যখন প্রথম আমি ডাউনলোড করছিলাম ওই দিনে পেয়ে গেছিলাম ছশো ডায়মন্ড আর নয় দিনে পাইছি মাত্র আমি চারশো ডায়মন্ড পাইছি আরে ভাই যদি তিন হাজার ডায়মন্ড বানাতে চাই তাহলে কত বছর যে সময় লাগবে ভাই এটা আমি বলতে পারবো তাই আমি এইসব বোকাচোদা ইউটিউবারদেরকে বলতে চাই ভাই তোরা ওইসব অ্যাপসগুলোর চামচামি না করে যদি কোনো সত্যিকারে ভালো অ্যাপস পাস তাহলে এগুলো আমাদেরকে দেখা একটু নিচে যায় দেখতে পারবে বারোটা যে অ্যাপ্লিকেশনে রয়েছে ওয়ান মিলিয়ন প্লাস ডাউনলোড পাশাপাশি এখানে four point six star rating রয়েছে এখনও অনেকেই বলবে যে যদি অ্যাপসগুলো ফেক হয়ে থাকে তাহলে এত মিলিয়ন ডাউনলোডার কেমনে ভাই তাদের জন্যই বলছি ভাই এরকম অনেক ইউটিউবাররা আছে যারা কিনা এইসব ফেক অ্যাপসগুলোকে প্রমোট করে থাকে এই জন্যই ভাই এত মিলিয়ন মিলিয়ন ডাউনলোডার আমার আগের ভিডিওতে এক মেয়ে ইন্ডিয়ান ইউটিউবারকে রোস্ট করেছিলাম তোমরা অনেকেও হয়তো দেখেছো এরকম অনেক ইউটিউবার আছে যারা কিনা এইসব অ্যাপসগুলো থেকে টাকা খেয়ে অ্যাপসগুলোকে প্রমোট করে থাকে আমি আর কি বলবো তোমরাই তো কমেন্টগুলো দেখে বুঝতে পারছো আসলে অ্যাপসগুলো কেমন ভিডিওটা একটু হলেও ভালো লাগে থাকে যদি তাহলে লাইক করে দিও আর যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজ আসি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে